আমি স্বাধীনতা টিভির পক্ষ থেকে জানাচ্ছি সবাইকে আন্তরিক ধন্যবাদ মুজিবুর রহমান যে উনি কি ধরনের একজন ব্যক্তি ছিলেন উনার স্বাধীনতার পূর্ব থেকে উনি এই বাংলার স্বাধীনতার জন্য কিভাবে কাজ করেছিলেন সেই সম্পর্কে আমি তোফাইল সাহেবের বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকার আমি শোনাচ্ছি কেমন নেতা ছিলেন শেখ মুজিবুর রহমান আপনারা তোফাইল সাহেবের বিবিসির সাক্ষাৎকারে আপনারা শুনতে পাবেন মিস্টার তোফাইল আহমেদ আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি বিবিসি প্রবাহের সঙ্গে কথা বলার জন্য শেখ মুজিবুর রহমানের সঙ্গে আপনি অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করেছেন তাকে কেমন দেখেছেন কেমন নেতা ছিলেন তিনি আমি প্রথমেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন শ্রদ্ধা নিবেদন করছি বঙ্গবন্ধু বঙ্গমাতা সহ পনেরোই আগস্ট যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আসলে বঙ্গবন্ধুর মতো নেতা পৃথিবীতে বিরল উনিশশো সালে পাকিস্তান হয় এবং সাতচল্লিশ সন থেকেই বঙ্গবন্ধু উপলব্ধি করেছিলেন যে পাকিস্তান বাঙালিদের জন্য হয় নাই একদিন বাংলার ভাগ্য নিয়ত বাঙালিদের হতে হবে সে লক্ষ্য সামনে নিয়ে তিনি ছাত্রলীগ আওয়ামী লীগ মহান ভাষা আন্দোলনের নেতৃত্ব দিয়ে তিনি স্বাধীনতার বীজ রোপণ করেছিলেন পৃথিবীতে অনেক নেতা আসছে এবং অনেক নেতা আসবে কিন্তু বঙ্গবন্ধুর মতো মানব দরদি তিনি যখন মঞ্চে দাঁড়াতেন তিনি যখন ডাক দিতেন ভাইয়ের আমার সমস্ত মানুষ বঙ্গবন্ধুর হয়ে যেত আমি বঙ্গবন্ধুর সাথে দেশে বিদেশে সফর করেছি আমি দেখেছি বিশ্ব নেতৃবৃন্দ বঙ্গবন্ধুকে শ্রদ্ধার চোখে দেখতেন উনিশশো সত্তরের নির্বাচনের সময় আমি বঙ্গবন্ধুর সফর সঙ্গী হিসেবে সারা বাংলাদেশ সফর করেছি এক এক দিন বিশ তিরিশটা জনসভায় তিনি বক্তৃতা করতেন মাত্র দুই মিনিট ভাইয়ার আমার আমি যদি আপনাদের জন্য ফাঁসির মঞ্চে যেতে পারি আমি যদি আপনাদের জন্য মৃত্যুকে আলিঙ্গন করতে পারি আমি কি আপনাদের কাছে একটা ভোট চাইতে পারি না মানুষ দুই হাত উত্তোলন করে বলতো যে হ্যাঁ আপনি চাইতে পারেন এই যে সাতই মার্চের একটা ভাষণ একটা ভাষণের মধ্যে দিয়ে তিনি একটা জাতি সৃষ্টি করেছিলেন একদিকে স্বাধীনতার ঘোষণা দিলেন আরেকদিকে সতর্কতার সাথে তিনি চারটি শর্ত আরোপ করে বিচ্ছিন্নতাবাদী আক্কা আক্কায়িত হলেন না স্বাধীনতার পরে বঙ্গবন্ধু দশই জানুয়ারি ফিরে এলেন বারোই জানুয়ারি প্রধানমন্ত্রী হলেন ছয় ফেব্রুয়ারি আমরা কলকাতা গিয়েছিলাম বিশ লক্ষ লোকের জনসভায় বঙ্গবন্ধু বক্তৃতা করেছিলেন তারপরে শ্রীমতী ইন্দিরা গান্ধীর সাথে বৈঠক করলেন কত বিচক্ষণ নেতা এবং দ্বিপাক্ষিক আলোচনা শেষে বললেন আপনাকে আমি ইংরেজিতে বললেন যে আপনাকে আমি নিমন্ত্রণ করছি আমার জন্মদিন সতেরোই মার্চ আপনি বাংলাদেশে যাবেন ইন্দিরা গান্ধী রাজি হলেন তারপরে বললেন মাননীয় প্রধানমন্ত্রী আপনি বাংলার মাটি স্পর্শ করার আগে আপনার সেনাবাহিনীকে প্রত্যাহার করবেন বঙ্গবন্ধুর কোনো তুলনা হয় না তিনি একজন মহান নেতা ছিলেন তিনি তার রাজনৈতিক জীবনে যেসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো ছিল সেগুলো কিভাবে নিতেন উনি খুব ভেবে চিনতে সিদ্ধান্ত নিতেন একবার যে সিদ্ধান্ত নিতেন সেটার সাথে কখনো আপোষ করতেন না আপনারা লক্ষ্য করেন ভাষা আন্দোলন শুরু করে দুই বছরের মধ্যে তিনবার তাকে কারাগারে বন্দী করা হয়েছে চার হাজার ছয়শো বিরাশি দিন আমরা যদি বছর করি প্রায় বারো বছর তিনি কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বন্দী ছিলেন এবং কখনো তিনি আপোষ করেননি বঙ্গবন্ধুর আগরতলা মামলার যে যখন বিচার চলে আমরা ছাত্র সমাজ ঐক্যবদ্ধ যে আন্দোলন করেছিলাম সেই আন্দোলনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু বাইশে ফেব্রুয়ারি মুক্তি লাভ করেন এই এই সেই ছবি তেইশে ফেব্রুয়ারি সরোয়ার দুর্দানে আজ আগের রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুকে আমরা গণসম্বর্ধনা দিই যেখানে কৃতজ্ঞ বাঙালি জাতির পক্ষ থেকে কৃতজ্ঞ চিত্তে বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়েছিল আমাদের চার জাতীয় নেতা বঙ্গবন্ধুর প্রিয় সহকর্মী ছিলেন তাদের সাথে আলোচনা করতেন কিন্তু সিদ্ধান্ত নিতেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো একাত্তর সালের যুদ্ধের পর যুদ্ধ বিধ্বস্ত একটা দেশের জন্য যে ধরনের সিদ্ধান্ত পদক্ষেপ নেওয়ার দরকার হয় সেগুলো তিনি কতটা সহজে নিতে পেরেছিলেন এবং এক্ষেত্রে যে বাধাগুলো সেগুলো তিনি কিভাবে পার হয়েছিলেন আসলে বঙ্গবন্ধু একটা লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে সেই উনিশশো আটচল্লিশ সনের ছাত্রলীগ উনপঞ্চাশে আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছিলেন একটা লক্ষ্য উদ্যোগ এবং লক্ষ্য ছিল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের ভৈরব ব্রিজ ছিল না হার্ডিন ব্রিজ ছিল না চট্টগ্রামের পোর্ট ছিল না পাকিস্তানেরা জাহাজ ডুবিয়ে দিয়ে গেছে জাহাজ নিয়ে গেছে রাশিয়ার থেকে সেলভেজ টিম এনে সোভিয়েত ইউনিয়ন থেকে আমরা সেই পোর্টকে আবার স্বাভাবিক করলাম অর্থাৎ তিন বছর সাত মাস তিনি ক্ষমতা এই যে আমাদের যমুনা বঙ্গবন্ধু ব্রিজ বঙ্গবন্ধু যখন জাপানে গেলেন দ্বিপাক্ষিক বৈঠকে যমুনা ব্রিজের কথা বঙ্গবন্ধু উল্লেখ করেছে সেই যমুনা ব্রিজ হয়ে তারপরে একটা ফাইভ স্টার হোটেলের কথা বলেছিলেন পরবর্তীকালে বঙ্গবন্ধু দেখে যান নাই কিন্তু সেই সোনারগা এই এই পদ্মা ব্রিজের স্বপ্ন বঙ্গবন্ধু দেখেছিলেন আজকে বঙ্গবন্ধু কন্যা সেটা করে চলেছেন বিদেশি কোম্পানির কাছে এই আমাদের গ্যাস উত্তোলন করার জন্য বঙ্গবন্ধু চুক্তিবদ্ধ করেছিলেন অর্থাৎ একটা দেশ কিভাবে স্বাভাবিকভাবে বঙ্গবন্ধুর দুটি লক্ষ্য ছিল একটা স্বাধীনতা আর একটা অর্থনৈতিক মুক্তি স্বাধীনতা দিলেন এবং স্বাধীনতার পরে অর্থনৈতিক মুক্তির জন্য দ্বিতীয় বিপ্লবের ডাক দিলেন বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ করে এবং সেখানে তিনি অর্থনৈতিক কি করবেন সেটা তিনি বলেছেন বঙ্গবন্ধু আঠাইশে অক্টোবর উনিশশো সত্তর জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে কি করবেন দেশের জন্য তিনি বলেছেন জাতির পিতার মধ্যে বঙ্গবন্ধু কর্ণ কিন্তু একটা লক্ষ্য নিয়ে সব কিছু বঙ্গবন্ধুর যে ভিত্তি স্থাপন করে গিয়েছিলেন তার উপরে ভিত্তি করে তিনি চলছেন তার সঙ্গে স্বাধীনতার আগে এবং পরে এই সময়গুলোতে গণমাধ্যমের সম্পর্ক কেমন দেখেছেন ও অদ্ভুত যারা আওয়ামী লীগের রাজনীতি পছন্দ করতেন না এবং ব্যক্তিগতভাবেও যারা বঙ্গবন্ধুর আদর্শ পছন্দ করতেন না বঙ্গবন্ধুকে তারাও পছন্দ করতেন অনেক বড় বড় সাংবাদিক আমি নাম বলতে পারি তারা বঙ্গবন্ধুর রাজনীতি কেউ পছন্দ করতেন না কিন্তু ব্যক্তি বঙ্গবন্ধুকে কেউ অপছন্দ করতেন না স্বাধীনতা পরবর্তী সময় সম্পর্ক ছিল সাংবাদিকদের এক কথায় বঙ্গবন্ধুর সম্পর্ক ছিল খুবই চমৎকার তাকে কোন জিনিসগুলো রাজনৈতিকভাবে খুব পীড়া দিত উনি কারোর দুঃখ কষ্ট দেখতে পারতেন না যে বাংলাদেশের গরিব দিকে মানুষ যেমন ওনার বক্তৃতা আছে যে আমাদের প্রশাসনিক কর্মকর্তা যারা যাদেরকে আমলা বলা হয় তাদেরকে বলেছে তোমরা মনে রেখো তোমরা জনগণের সেবক যে গরিব দুঃখী মানুষ তাদেরকে অবহেলা করবে না তাদেরকে সম্মান করো তাদের পরিশ্রমের অর্থ দিয়ে তোমাদেরকে আমরা বেতন দিই তার লক্ষ্যটি হলো গরিব দুঃখী মেহনতি মানুষের অর্থনৈতিক মুক্তি এবং সেই লক্ষ্য নিয়েই কিন্তু তিনি একেবারে যেমন চারটা রাষ্ট্রীয় মূলনীতির মধ্যে তিনি গণতন্ত্র সমাজতন ও জাতীয় ধর্মনিরপেক্ষতা এবং কি সুন্দর একটা সংবিধান তিনি প্রণয়ন করেছেন সংবিধানের মধ্যে শ্রমিকের অধিকার মানুষের অধিকার এই রাষ্ট্রের যে মালিক জনগণ সব কিছু লিপিবদ্ধ তিনি করে গেছেন সব কিছু ত্যাগ করে রাজনীতি নিজের জীবনটা উৎসর্গ করেছিলেন একটা কথা বলেছিলেন রক্ত দিয়ে জীবন দিয়ে তোমরা যারা আমাকে কারাগার থেকে মুক্ত করেছো যদি কোনো দিন পারি নিজে রক্ত দিয়ে আমি সেই রক্তের ঋণ শোধ করে যাব শুধু একই রক্ত দেন নাই সব পরিবারের রক্ত দিয়ে বাঙালি জাতির রক্তের ঋণ তিনি শোধ করেছেন